ইসমিল্লাহ রহমান রহিম বীর মুক্তিযোদ্ধায় আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভি আমাদের স্বাধীনতা টিভি দেখার জন্য চ্যানেলটিতে চোখ রাখুন ভয়ঙ্কর পাঁচটি মুসলিম দেশ এক হলে বিশ্ব মুসলিম শক্তিশালী হবে ইনশাল্লাহ তবে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার পঞ্চাশ কোটি মুসলমানদের বিতাড়িত করতে মিয়ানমারের সামরিক সরকারের কায়দায় অভিযান চালানো ষড়যন্ত্র চালাচ্ছে এই মন্তব্য করেন ভারতের নেতা অভিনেত প্রকাশ মন্তব্য করেন যেভাবে মিয়ানমার মুসলমানদের উপর হত্যা দর্শন নির্যাতন চালিয়ে যেভাবে অমানবিক আচরণ করেছে এদিকে আসামে প্রায় বিশ লক্ষ মুসলিম নাগরিকত্ব হতে বঞ্চিত পরে পাঁচটি শক্তিশালী দেশসমূহ শুনুন ভারত মিডিয়ার বিস্তারিত এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট সংখ্যালঘু মুসলিমদের তাড়াতে ভারতের ক্ষমতাসীন সরকার মিয়ানমারের কায়দায় গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেতা প্রভাস অভিনেতা প্রভাস বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে ভারতের তীব্র বিক্ষোভ হচ্ছে এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি মানুষকে ভারতের নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়ার পায়তারা করছে দেশটির সরকার অভিনেতা প্রভাস আরও বলেন মিয়ানমারেও ঠিক এই ধরনের কাজই করা হয়েছিল দেশটির সরকার নিবন্ধন আইন চালু করে মুসলমানদের নাগরিকত্ব তালিকা থেকে বাদ দিয়েছিল আর তারপর সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালায় দেশটির সেনাবাহিনী আমার ধারণা ভারতেও এমনটি ঘটতে যাচ্ছে আসামে প্রায় বিশ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছে এদিকে কাশ্মীর ইস্যুতে এবারে ভারতের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন হিন্দু রাষ্ট্র গড়া তাগিদে গণতন্ত্রকে বিপন্ন করছেন মোদী তিনি বলেন ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় ভারতের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন মোদী ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বলেন কাশ্মীরের মতো মুসলিম প্রভাবিত অঞ্চলে মোদী সরকারের কঠোর পদক্ষেপ একটি বড় আশঙ্কার বিষয় মোদের হিন্দু রাষ্ট্র বানানোর তাগিদে দেশের লাখ লাখ মুসলিমকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছেন অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের অংশ তাদেরও ভারতের সমান অধিকার রয়েছে বাকিদের মতো দেশের প্রতি কর্তব্য রয়েছে তাদের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এমন কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু লোক দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে মুসলমানরা এই দেশেরই অংশ এদেশে তাদের সমান অধিকার রয়েছে এবং বাকিদের মতো দেশের প্রতি তাদেরও কর্তব্য রয়েছে সিএএ নিয়ে বিরোধিতা শুরু হয়েছে বটে তবে তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই শরিক দলগুলোকে এমনটাও বোঝান মোদি তার দাবি সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বরং কেউ এই নিয়ে প্রশ্ন তুললে তাদের বোঝানো উচিত যে নাগরিকত্ব দিতেই এই আইন করা হয়েছে কারণ নাগরিকত্ব কেড়ে নিতে নয় অন্যদিকে ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করা দাবি জানিয়ে একটি প্রস্তাবের উপর ইউরোপীয় পার্লামেন্টের আলোচনা শুরু হয়েছে পরে তা ভোটাভুটির জন্য পেশ করা হবে ওই পার্লামেন্টের সাতশো একান্ন জন সদস্যের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি সদস্য ওই প্রস্তাবটিকে সমর্থন করছেন এবং তাদের আনা প্রস্তাবে ভারতের নতুন আইনটিকে বৈষম্যমূলক ও বিভাজন সৃষ্টিকারী বলে বর্ণনা করা হয়েছে প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধান এনে ভারতের আনা নাগরিকত্ব সংশোধনী আইন শুধু দেশের ভেতরে তীব্র প্রতিবাদের মুখে পড়ছে না ইউরোপীয় পার্লামেন্টেও তা এখন দিল্লিকে চরম করা অবস্থায় ফেলেছে প্রিয় ভালোবাসা দর্শক মোদী কি ভারতের হিটলার নাকি উন্নয়নের উপকার আপনার মতামত কমেন্ট করে জানিয়ে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভয়ঙ্কর সামরিক শক্তিধর যে পাঁচটি মুসলিম দেশ এক হলেই গোটা বিশ্ব মুসলমানদের হবে ইনশাল্লাহ চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে আখ্যায়িত করা হয় পাকিস্তানকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এটি পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় সাত লাখ অপরদিকে রিজার্ভ আর্মি আছে আর পাঁচ লাখের বেশি উনিশশো সালে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটির মোট জনসংখ্যা একশো মিলিয়ন তুরস্ক সামরিক সক্ষমতায় পাকিস্তানের পরে রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তুরস্ক তুর্কি সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা চার লাখ দশ হাজার আর রিজার্ভ সদস্য রয়েছে আরও এক লাখ আটাত্তর হাজার সাতশো জন আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ বান্ন হাজার সব মিলে দেশটির বর্তমান সামরিক জনশক্তি সাত লাখেরও বেশি ইরান ইসলামী বিপ্লবের পর বেশিরভাগ সময় পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ মাথার উপর থাকলেও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক শক্তি ঠিকই উল্লেখ করার মতো ইরানের উনিশ বছর বয়সী নাগরিকদের সবারই দীর্ঘ আঠারো মাসের সেনা প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ইরানি সেনাবাহিনীর রয়েছে এক হাজার ছশো আটান্নটি ট্যাঙ্ক এর মধ্যে একশোটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশটির সামরিক শক্তির মধ্যে রয়েছে আট হাজার একশো ছিয়ানব্বইটি পৃথক আর্টিলারি ডিভিশন সৈন্য দুই হাজার দশটি টানা আর্টিলারি ও আটশোটি স্বনিয়ন্ত্রিত অস্ত্র মিশর সামরিকভাবে শক্তিশালী মিশর প্রতিরক্ষা ট্যাঙ্ক সহ মাঝারি আকারে অস্ত্র সহ সামরিকভাবে শক্তিশালী মিশর প্রতিরক্ষা ট্যাঙ্ক সহ মাঝারি আকারে অস্ত্র শস্ত্র নির্মাণ করে যুদ্ধের চেয়ে প্রতিরক্ষা বিষয়ে দেশটি আগ্রহী বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক শক্তিতে মিশরের অবস্থান দশম মিশরের সশস্ত্র বাহিনীর এক হাজার আটশো মিশরের সশস্ত্র বাহিনী আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দেশটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে নয় কোটি সক্রিয় সেনার সদস্যের সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ জন এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা আট লাখ পঁচাত্তর হাজার জন মরক্কো মরক্কে প্রায় চৌত্রিশ মিলিয়ন জনসংখ্যা মুসলিম দেশটির মাত্র এক শতাংশ জনগণ ভিন্ন ধর্মাবলম্বী সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো রয়েছে বেশ অনেকটাই এগিয়ে দেশটির আছে একটি শক্তিশালী বিমান বাহিনী দেশটির সামরিক বাহিনীতে মোট সেনার সদস্যের সংখ্যা প্রায় চার লাখ সৌদি আরব ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতেই দৃশ্যত কিছু দূরত্ব বজায় রাখে অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচল হয়নি সৌদি আরবে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা দু লাখ একান্ন হাজার পাঁচশো সেনা নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি রয়েছে এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিক ফোর্স ও ন্যাশনাল গার্ড নামে পৃথক বাহিনী আকাশপথে শত্রু মোকাবেলার জন্য ফাইটার সহ হামলা চালাতে সক্ষম এমন বিমান রয়েছে চার শতাধিক সামরিক হেলিকপ্টার দুশো সাতাশটি প্রশিক্ষণ বিমান রয়েছে দুশো তেতাল্লিশটি ইন্দোনেশিয়া বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম পরিশক্তি হিসেবে বিবেচিত ইন্দোনেশিয়া দেশটির আটাশি শতাংশ মানুষ মুসলিম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে রয়েছে ছোট বড় প্রায় তেরো হাজারও অধিকটি সামরিক দিক থেকে মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়ার অবস্থান বেশ সম্মানজনক স্থানে রয়েছে